আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি ভালো রয়েছেন পৃথিবীর যে যে প্রান্তে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি কারণ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সত্যি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আমি আমার কমিউনিটি কমিউনিটি ট্যাবের মধ্যে তার মানে লার্নিং অ্যান্ড আর্নিং টিভির কমিউনিটি ট্যাবের মধ্যে গত কিছুদিন আগে একটি প্রশ্ন ছুটে দিয়েছিলাম আপনাদের প্রতি এখানে লেখা রয়েছে কোন ধরনের আর্নিং ভিডিও পেতে আপনারা আগ্রহী আপনারা আলহামদুলিল্লাহ অনেকেই ফ্রি মেথডে প্রায় চুরানব্বই পার্সেন্ট পিপল ভোটিং করেছেন যে আপনারা ফ্রি মেথডের উপরে ভিডিও চাচ্ছেন আমি আশা করি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করি আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে বা ভোটিংয়ের উপরে ভিত্তি করে আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি তো সেই সুবাদে আজকে তেমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব যেটি দু সালের একুশে ডিসেম্বর যাত্রা শুরু করেছে অনলাইন জগতে এবং অদ্যাবধি তারা মার্কেটে রয়েছে এবং বিশেষ করে বিটকয়েন লিড কয়েন এবং পাশাপাশি প্রসেট পেয়ের মাধ্যমে আপনি ইনস্ট্যান্ট পেমেন্টগুলো নিতে পারবেন এবং কিভাবে আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কিভাবে পেমেন্টগুলো নেবেন স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো এবং এই ওয়েবসাইটের মধ্যে বেসিক্যালি পিটিসি অ্যাডস পসেট এবং বেসিক শর্ট লিঙ্ক সহ বেশ কয়েকটি কাজের অফার রয়েছে এবং ইনস্ট্যান্ট আপনি করে মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে জমা দিয়ে আপনি পয়েন্টগুলো কালেকশন করে এবং সেটি ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারেন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 সেগুলো রিসার্চ করে এবং আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না বিশেষ করে আটশো পঞ্চাশটির উপরে ভিডিও আপনি এখানে পেয়ে যাবেন সো স্টেপ বাই স্টেপ সেগুলো দেখার জন্য অনুরোধ রইল প্রথমে আমি চলে যাচ্ছি আজকের মূল ওয়েবসাইটের মধ্যে ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি এই ইন্টারপেজে চলে আসতে পারবেন এখানে আসার পরে আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে এটি যে কতটুকু ট্রাস্টওয়ার্দি সেটি দেখানোর জন্য সিমিলার ওয়েবের হেল্প নিয়েছি global rank country rank category rank সব কিছু দেখতে পাচ্ছেন পাশাপাশি আপনি যদি স্কলিং করে চলে আসেন তাহলে এখানে কোন কোন কান্ট্রির পিপলরা বিশেষ করে Venezuela United State Russian Saudi Arabia Georgia সহ বাঘা বাঘা কান্ট্রির পিপলরা কাজ করছে আশা করি আপনি বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো কান্ট্রির থেকে আপনি মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে এই ওয়েবসাইটের মাধ্যমে কানেক্টেড হয়ে কাজ শুরু করতে পারেন প্রথমত আপনি যদি একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে রেজিস্টার বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনি ইউজার নেম দিবেন দ্যাট মিনস আপনি আপনার ডাক নেম অথবা ফুল নেমেও দিতে পারেন এরপর ইমেল অ্যাড্রেস দিবেন এরপর পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এরপর এখানে যে একটি রেফার কোড দেখতে পাচ্ছেন সেটি ডিফল্ট অবস্থায় আপনি পেয়ে যাবেন এরপর এই যে এখানে একটি বক্স দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন এরপর এখানে ক্যাপসা সিলেক্ট করে দিতে পারবেন সেটি হচ্ছে গুগল রিক্যাপসাই এরপর আপনি এইখানে আই এম নট রোবটে ক্লিক করবেন দ্যাট সিট এরপরে আপনি এখানে বোর্ডস যেটি দিয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন তার মানে ক্যাপসাগুলো আপনাকে এখান থেকে ফিল আপ করে দিতে হবে এরপর আপনি রেজিস্টার বাটন যখন ক্লিক করবেন রেজিস্টার বাটন ক্লিক করার পরে সরাসরি আপনার মেইলের মধ্যে একটি লিঙ্ক পেয়ে যাবেন এই যে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাকে এই মূল ইন্টারপ্রাইজে নিয়ে আসবে আশা করি এই শর্ট কাজটুকু মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে আপনি অনায়াসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে কারো হেল্প ছাড়াই করে নিতে পারবেন যখন আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করুন তখন আপনার ব্যালেন্সগুলো সম্পূর্ণ জিরো দেখাবে সো আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে প্রোফাইলটা কীভাবে সেটিং করবেন সেটি প্রোফাইল সেটিংটা হচ্ছে মাস্ট এখানে কেননা আপনি যদি উদ্যোগগুলো নিতে চান তাহলে অবশ্যই প্রোফাইলটা প্রথমেই সেট করে নিতে হবে প্রোফাইল সেটিংয়ের জন্য সরাসরি আপনি আমি কিছু কাজ করেছি সুতরাং এখানে সেই জন্য হান্ড্রেড পয়েন্টস দেখাচ্ছে এটি আপনি অবশ্যই জিরো দেখবেন যদি আপনি নতুন অ্যাকাউন্ট তৈরি করেন সো এখানে দেখতে পাচ্ছেন যে বিটকয়েন রয়েছে লিটকয়েন রয়েছে ডগি কয়েন রয়েছে এরপর রয়েছে উইড্রো বাটন সো এখানে আপনি প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে যে আপনাকে পেমেন্টটা এখানে সিলেক্ট করে দিতে হবে এখন বলে রাখা ভালো এখানে বেশ কয়েকটি অ্যাড আসবে অ্যাডগুলো কিন্তু আপনাকে কেটে দিতে হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন সো আমি এখানে লিটকয়েন অথবা বিটকয়েন যে কোনো কিছু সিলেক্ট করে দিব সো আমি প্রথমে যেহেতু বিটকয়েনের রেটটি মোটামুটি ভালো সেটি আপনি দিতে পারেন অথবা আপনি লিড কয়েন দিতে পারেন অথবা ডগি কয়েনও আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন সো আমি লিড কয়েনটা সিলেক্ট করে দেবেন দিলাম লিড কয়েনটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে স্টুল পিজিয়ন সেটি আপনাকে ফিল আপ করে দিতে হবে সো আমি সেটি ফিল আপ করছি স্টুল pigeon P I G E O N pigeon সেটি সিলেক্ট করে দিলাম এরপর যদি আপনি ক্যাপসা না বোঝেন এখানে যে একটি মার্কিং দেখতে পাচ্ছেন যে নিউ পাজল সেটি ক্লিক করার পরে এটি আপনি বুঝতে না পারলে সেই ক্যাপসাটি চেঞ্জ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন select payment method payment method আপনি ফসেট পে ওয়ালেট সিলেক্ট করে দেবেন কেননা ফসেট পেয়ের মাধ্যমে খুব সহজেই আপনি উইড্রোগুলো ইনস্ট্যান্ট নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন সো এরপর এখানে ফসেট ইমেলটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে ফসেট ইমেলটা কীভাবে সিলেক্ট করবেন সেটি একটু বলে রাখা ভালো সেটি হচ্ছে যে আপনার যদি ফসেট পেয়ের মধ্যে কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই গুগলের মধ্যে চলে আসবেন ফসেট পে ডট আইউ লেখার পরে আপনি ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এবং আপনার নেম দিয়ে খুব সহজে ফসেট পে ডট আইউ এর মধ্যে একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন কেননা ফসেট পে এমন একটি ট্রাস্টেড প্ল্যাটফর্ম যেটি থেকে আপনি Dogecoin Litecoin Ethereum সহ অন্যান্য ওয়ালেটগুলো খুব সহজেই ফ্রিতে উইড্রো করে নিতে পারেন সো এটি আমি ক্লিক করছি তার মানে আমার ওয়েব ইমেল অ্যাড্রেস যেটি রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটি আমি কপি করছি কপি করার পরে সরাসরি এখানে চলে আসব এখানে অলরেডি আমার দেয়াই রয়েছে সেখানে এখানে এইভাবে দেখাচ্ছে সো আমি উইড্রো বাটনে ক্লিক করবো উইড্রো বাটনে ক্লিক করার পরে জাস্ট এটি কিন্তু অ্যাড হয়ে যাবে আশা করি আপনি বুঝতে পেরেছেন আমি যেহেতু অলরেডি কিন্তু এখানে অ্যাড করে ফেলেছি সুতরাং আমার এখানে এইভাবে দেখাচ্ছে এবার দেখাচ্ছি মূল কাজ আপনি কিভাবে শুরু করবেন এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে জাস্ট আপনি আর্ন কয়েন্সে ক্লিক করবেন আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে এখানে ডান দিকে থ্রি ডট মেনু দেখতে পাবেন সেই থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে সরাসরি এই অপশনগুলো আপনি দেখতে পাবেন ভিজিট শর্টলিং পিটিসি অ্যাডস তারপর প্রসেট অফারওয়াল সাকসেস বিভিন্ন ধরনের কাজ ছোট ছোট যে কাজগুলো করে আর্নিং করা যায় অর্থাৎ ট্রাস্টেড ওয়েতে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি সো পিটিসি অ্যাডসের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে পিটিসি অ্যাডসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি একটি অ্যাডস তার মানে পিটিসি অ্যাডস ক্লিয়ার করেছি সুতরাং এটি ব্ল্যাক দেখাচ্ছে এটি আমি ক্লিয়ার করে সরাসরি আজকে আপনাদের সাথে শেয়ার করব করব যে লাইভে দেখাবো সো আমি সেটিতে ক্লিক করছি ক্লিক করার তার মানে আপনাকে এখানে জাস্ট একটু ক্লিক করতে হবে ক্লিক করার পরে নেক্সট একটি ইন্টারপ্রাইজে নিয়ে আসবে এখানে কিন্তু একটি টাইম কাউন্ট হবে তার মানে দশ সেকেন্ডের মধ্যে আপনাকে একটু ওয়েট করতে হবে এই ওয়েবসাইটের মধ্যে অর্থাৎ আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে নির্ধারিত যে সময়টুকু রয়েছে সেই সময়টুকু আপনি অবস্থান করবেন এরপর আপনি নির্ধারিত পয়েন্টগুলো এখান থেকে অনায়াসে পেয়ে যাবেন এই যে ক্লিক টু ক্লেম আমি এটিতে ক্লিক করছি এবং এখানে একটি ক্যাপসা চলে এসছে সেই ক্যাপসাটি আমি ফিল আপ করছি বেস্ট ফিট তারপরে line align any line that's it এরপরে ক্লেমে ক্লিক করবো ক্লেমে ক্লিক করার পরে এখানে একটু সময় আর একটু অপেক্ষা করতে হবে এরপর সাকসেস চলে আসবে আমার কিন্তু আগে হান্ড্রেড ছিল এবার আমি এটি দেখাচ্ছি আসলে এটি আগে হান্ড্রেড ছিল এখন আরও হান্ড্রেড অ্যাড হয়েছে কিনা তার মানে আমি এটি করে দেখালাম টোটাল টু হান্ড্রেড হয়েছে কিনা সেটি আমি দেখাচ্ছি সো জাস্ট আমি এটি ক্লিক করলাম তার মানে রিফ্রেশ করলাম রিফ্রেশ করার পরে এটির সাথে সাথে কিন্তু কালো হয়ে গিয়েছে এরপর এখানে টু হান্ড্রেড দেখতে পাচ্ছেন আশা করি ইনস্ট্যান্ট পয়েন্টগুলো পাওয়ার জন্য আপনি এই ওয়েবসাইটটিকে অবশ্যই বেছে নেবেন এবার আমি দেখাচ্ছি দেখেছি যে আর্ন কয়েন্সে যাওয়ার পরে সরাসরি আপনি নেক্সট কাজগুলো কিভাবে করবেন অনেক সময় পিটিসি অ্যাডস থাকে না আপনাকে কিন্তু একটু এঙ্গেজ থাকতে হবে বিশেষ করে রাত্রের বেলা আপনি এই পিটিসি অ্যাডসের কাজগুলো পেয়ে যাবেন এবার চলে আসছে কীভাবে আপনি ফসেটের কাজগুলো করবেন জাস্ট আপনি ফসেটে ক্লিক করবেন ফসেটে ক্লিক করার পরে আপনাকে এই ইন্টারভিউজে নিয়ে আসবে ইন্টারভিউজে আসার পরে কি কি করবেন সেটি আমি দেখাচ্ছি যে এখানে বলেছে যে সিলেক্ট ওয়ান রিক্যাপসা ভেরিফাই করতে বলেছে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এবং কোনো অ্যাড আসলে সেটি অ্যাডটা অবশ্যই কেটে দেবেন আমি ভেরিফাই ক্লিক করছি get free coins every hour get free recaptcha এখানে আমি এখানে যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারবো গুগল রিক্যাপসা আমি এটি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পরে আই এম নট রোবটে ক্লিক করবো আই এম নট রোবটে ক্লিক করার পরে সরাসরি এই ভেরিফাই আপনাকে ক্লিক করতে হবে দ্যাটস ইট আশা করি বুঝতে পেরেছেন এরপর যে নেক্সট যে আপনাকে নিয়ে যাবে এখানে একটি টাইম কাউন্ট হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই সময়টুকু আপনাকে একটু অপেক্ষা করতে হবে কালেক্ট কয়েন্স নেও uh, এটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সট পেজের মধ্যে আপনাকে নিয়ে আসবে এই কাজগুলো বোরিং মনে হলে কিন্তু দিন শেষে কিন্তু বেনিফিটেড আপনি হবেন কেননা ট্রাস্টেড ওয়েতে আর্নিং করা কিন্তু খুব চারটিকানি কথা নয় আমি সবসময় আমার চ্যানেলের মধ্যে চেষ্টা করি যে বিশেষ করে যে ওয়েবসাইটগুলোতে খুব সহজেই ফ্রিতে আর্নিং করা যায় সেই ওয়েবসাইটগুলো শেয়ার করার এই যে আমার আগে ছিল দুইশত এখন কিন্তু থ্রি হান্ড্রেড থার্টি হয়েছে তার মানে প্রত্যেক এক ঘন্টা পর পর আপনি ফসেটগুলো ক্লেম করতে পারবেন আশা করি এই প্রসেসটি বুঝতে পেরেছেন সো কোনো অ্যাড আসলে সেগুলো আপনি কেটে দিবেন আপনি নেক্সট কাজের মধ্যে চলে যাবেন এখানে মেসেজ শো করছে আশা করি আপনি বুঝতে পেরেছেন এবার আমি আর্ন কয়েন্সে ক্লিক করছি আর্ন কয়েন্সে ক্লিক করার পরে সরাসরি ভিজিট শর্ট লিঙ্কস যেটা দেখতে পাচ্ছেন সেটিতে একটু ভিজিট করা যাক আশা করি আপনি সেই কাজটুকু করতে পারবেন এখানে বেশ কয়েকটি অফার রয়েছে যে current short URL bonus zero percent by completing is short link bonus percentage will increase by one percent so আশা করি কাজগুলো বুঝতে পেরেছেন যে এখানে কি করতে হবে cut URLs one sixty plus zero এরপর আপনি ক্লিক হেয়ার টু বিউ তার মানে এটি দেখার বিনিময়ে আপনি এই পয়েন্টটুকু আর্নিং করতে পারবেন এখানে বেশ কয়েকটি অ্যাড রয়েছে আপনি এগুলো জাস্ট ক্লিক করবেন ক্লিক করে করে একটু সময় নিয়ে আপনি কাজগুলো করবেন দেখবেন যে আপনার হিউজ পরিমাণ পয়েন্টস অনায়াসে কিন্তু এখানে আর্নিং হয়ে যাচ্ছে সো আমি একটু ক্লিক করছি ক্লিক করার পরে ওপেন মাই শর্ট লিঙ্কস এটাতে ক্লিক করতে বলেছে ক্লিক করার পরে একটু প্রসেসিং হচ্ছে প্রসেসিং হওয়ার পরে আপনাকে কিন্তু নেক্সট পেজে নিয়ে যায় অনেক সময় কিন্তু আপনার রিলোড দিতে হতে পারে অথবা অন্য একটি পেজে নিয়ে যেতে পারে শুধু জাস্ট আপনি বোরিং ফিল করবেন না ক্লিক হেয়ার টু কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক হেয়ার টু কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাকে নেক্সট ইন্টার পেজে নিয়ে আসবে ইন্টারপেজে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি অ্যাডটা কেটে দিবেন এরপর আপনাকে আরেকটি পেজের মধ্যে নিয়ে যাবে এই পেজে আসার পরে জাস্ট আপনাকে ওকেতে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করার পরে স্টেপ বাই স্টেপ আপনার নেক্সট পেজগুলোতে এইভাবে অতিক্রম করতে হবে তার মানে স্টেপ বাই স্টেপ চলে যেতে হবে আশা করি বুঝতে পেরেছেন এখানে বেসিক্যালি যে অ্যাডগুলো চলে আসে সেই অ্যাডগুলোর উপরে ভিত্তি করে কিন্তু তারা পেমেন্টটুকু বা পয়েন্টটুকু তারা আপনাকে দিয়ে দেয় সুতরাং আপনাকে স্টেপ বাই স্টেপ যেভাবে যেভাবে বলেছে আমি দেখিয়ে দিচ্ছি সেভাবে কিন্তু আপনাকে কাজ করতে হবে এরপর এখানে গ্যাট লিঙ্ক যেটি দেখতে পাচ্ছেন সেই গ্যাট লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে গ্যাট লিঙ্কে ক্লিক করার পরে অন্য একটি পেজের মধ্যে আপনাকে নিয়ে আসতে নিয়ে আসবে your account has been credited with one sixty তার মানে আমার আগে তিনশো ছিল জাস্ট এখন হয়েছে চারশত নব্বই এভাবে কিন্তু আপনি দাফে দাফে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে অনায়াসেই হাঁটি হাঁটি ফাঁপা করে পয়েন্টগুলো কালেকশন করে ফেলতে পারবেন অনায়াসে এই ওয়েবসাইটটি থেকে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ভিজিট শর্ট লিঙ্কে ক্লিক করার পরে অনায়াসে এই ওয়েবসাইটটি থেকে আপনি আর্নিংগুলো করবেন সো জাস্ট আমি আপনাদেরকে দেখালাম খুব সহজেই এখান থেকে পয়েন্টগুলো কালেকশন করার প্রসেসগুলো এবার আমি দেখিয়ে দিচ্ছি আসলে এই ওয়েবসাইটটি থেকে যে পয়েন্টগুলো পাবেন সেই পয়েন্টগুলো কিভাবে আপনি উইড্রো নেবেন সেটি জাস্ট বাকিগুলো বাকিগুলো রয়েছে আমি দেখাচ্ছি না আশা করি বাকিগুলো করতে পারবেন সো আমি ভিজিট শর্টলিং দেখালাম পিটিসিআর দেখালাম ফসেট দেখালাম অফার ওয়াল এবং টাকসাস এগুলো হিউজ পরিমাণ কাজের অফার রয়েছে আপনি স্টেপ বাই স্টেপ একটু সময় দিয়ে সেগুলো দেখে আসবেন আশা করি যে আপনি করতে পারবেন যদি করতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পাশাপাশি আমি অনুরোধ জানাবো আমার চ্যানেলের মধ্যে এই রিলেটেড বেশ কয়েকটি ভিডিও রয়েছে আশা করি স্টেপ বাই স্টেপ সেই ভিডিওগুলো দেখলে অনায়াসে কিন্তু এই ওয়েবসাইটটিতে কাজ শুরু করতে পারবেন এবং ডলার বাই সেলের উপরে আমি একটি ভিডিও দিয়েছিলাম আশা করি এই ভিডিওটি দেখবেন শিখবেন কিভাবে ডলার বাই সেল করতে হয় অনায়াসে অর্থাৎ আপনি বিকাশে অথবা নগদে অথবা রকেটে কিভাবে কয়েন বেসের অ্যামাউন্টগুলো বিশেষ করে বিটকয়েন লিটকয়েন ইথারামের পেমেন্টগুলো কিভাবে নিয়ে আসবেন সেটি আমি দেখিয়েছি আশা করি সেই ভিডিওটি দেখে আসবেন সো এবার সরাসরি আমি দেখাচ্ছি যে কিভাবে আপনি অনায়াসেই এই ওয়েবসাইটটি থেকে উদ্যোগগুলো আপনি নেবেন উইড্রো নেওয়ার জন্য সরাসরি আপনি যে প্রোফাইল আপনি তৈরি করেছেন তার মানে আপনি আপনার প্রোফাইলের মধ্যে চলে যাবেন আমি শুরুতেই দেখিয়েছি যে আসলে কিভাবে এখান থেকে উইড্রোগুলো নিতে হয় বিউ উইড্রো হিস্ট্রি আপনি যদি ইতিমধ্যে কোনো উইড্রো নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার আপনি সেটি হিস্ট্রি দেখতে পাবেন আশা করি বুঝতে পেরেছেন এরপরে এখানে লিড কয়েন অথবা ডগি কয়েন সিলেক্ট করে দিতে পারেন আমি এটি সিলেক্ট করে দিলাম প্রথমে আমি লিড কয়েন দেখিয়েছিলাম আশা করি আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারেন এবার এরপর এখানে রয়েছে একটি ক্যাপসা সেই ক্যাপসাটি আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন ক্যারি টাওয়াল সেটি আমি করে দিচ্ছি C A double R Y carry a towel T O W E L carry a towel এরপর ডিরেক্ট আমি ফসেট এটি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু একটি ইমেল দিতে হবে update your email in profile pages আমাকে ইমেল অ্যাড্রেসটা আপডেট করতে বলেছে আশা করি আমাকে এটি আপডেট করতে হবে সেটি আমি আপডেট করে নিচ্ছি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে স্টেপ বাই স্টেপ যাতে কোনো রকম প্রবলেম না হয় যাতে অনায়াসে কিন্তু আপনি এখানে যাতে কাজগুলো করে নিতে পারেন সেটি আমি আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না সুতরাং যেভাবে যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে যদি করেন আপনার কোনো হেল্প প্রয়োজন হবে না আপনি নিজেই কিন্তু যে কোনোভাবে মোবাইল অথবা কম্পিউটারের মধ্যে খুব সহজেই আপনি এই কাজগুলো করে নিতে পারেন ডিরেক্ট ফসেট পে এরপর কিন্তু এখানে just update your email profile to withdraw সেটি ক্লিক করলাম ক্লিক করার পর আমার কিন্তু এই ইন্টারভেজে নিয়ে আসবে এখানে কারেন্ট পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড সেটি দিতে হবে দেওয়ার পরে এখানে অবশ্যই আপডেটে আপনি ক্লিক করে কিন্তু আপডেট করে নিতে পারবেন সো আমি একটু রিফ্রেশ দিচ্ছি রিফ্রেশ দেওয়ার পরে কিন্তু এটি আপডেট হয়ে যাবে সো আমি আবারও চলে যাচ্ছি আমার প্রোফাইলের মধ্যে প্রোফাইলের মধ্যে যাওয়ার পরে জাস্ট এখানে আবারও চলে আসলাম এরপর আমি লিড সিলেক্ট করে দিলাম এখানে একটি মেসেজ শো করছে S A U C Y S A U C Y এবং একটি নট অফ এক্সক্লামেশন চিহ্ন দিয়েছে এরপরে ফসেট ওয়ালেট দিয়েছে নেট প্রবলেম থাকার কারণে অনেক সময় এটি আপডেটেড করার পরেও কিন্তু এই ধরনের প্রবলেম হয় আপনি আশা করি ফসেট ইমেল তার মানে আপনি যে ইমেল দিয়ে ফসেট খুলেছিলেন সেই ইমেলটি এখানে প্রোভাইড করবেন এরপর আপনি উইড্রো বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফসেট পে ডট আইও এর মধ্যে অনায়াসে কিন্তু আপনি সেই পেমেন্টগুলো নিয়ে নিতে পারবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন সো আমি ইউজার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি যে এখানে বেশ কয়েকটি ওয়ালেট রয়েছে তার মানে আপনি যদি ডগি কয়েন সিলেক্ট করে দেন সেটিতে চলে আসবে অথবা লিড কয়েন সিলেক্ট করে দিলে সেটি চলে আসবে অথবা বিট কয়েনে সিলেক্ট করে দিলে সেটিতে চলে আসবে এবং আপনি পুরো হিস্ট্রি এখান থেকে দেখতে পাবেন সো আশা করি বুঝতে পেরেছেন এই হচ্ছে মোটামুটি কিভাবে এই ওয়েবসাইটের মধ্যে কাজ শুরু করে আর্নিংগুলো ফ্রিতে করবেন মোবাইল অথবা কম্পিউটার মাধ্যমে আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করুন এখন পাশাপাশি যে বেলাইকনটি রয়েছে সেই বেলাইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন I'll catch you guys in my next video till then take care